তো হেই গাইজ আসসালামু আলাইকুম and welcome to headshot gaming আশা করি সবাই ভালো আছো তো আজকে এই ভিডিও টপিকটা হচ্ছে টিডিএমে প্রায় সময় দেখা যায় যে গ্লিচ হয়ে যায় মেন ঠিক মতো দৌড়চ্ছে না বা মুভমেন্ট করতেছে না তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে টিডিএম মুভমেন্ট গ্লিচটা কীভাবে ফিক্স করা যায় সেটা নিয়ে তো সিম্পলি একটা টিডিএম ম্যাচ সিলেক্ট করে স্টার্ট দিয়ে দিতে হবে তারপর গেমে দেখাচ্ছি ভিডিওটা কি স্কিপ করো না তাহলে তোমরা ভিডিওর মেইন টপিকটা বুঝতে পারবে না ভালো করে তো সিম্পলি একটা ম্যাপ স্টার্ট দিলাম টিডিএম বাকি অংশটুকু ভিডিওতে দেখাচ্ছি আমারও মেন আগে গ্লিচ হতো প্রচুর গ্লিচ হতো আমি এটা করার পর আর হয় না তো দেখো সিম্পলি যে রিপোর্ট বাটনটা আছে এটাতে ক্লিক করে যে আদার্সে ক্লিক করে আমি যেমনটা লিখছি তেমনটা লিখবে টিডিএম মুভমেন্ট গ্লিচ এটা লিখে রিপোর্ট দিয়ে দিবে ক্যাপিটাল লেটার করে নিচ্ছি টিডিএম মুভমেন্ট গ্লিচ এটা লিখে তোমরা একটা সাবমিট করে দিবে টিডিএম মুভমেন্ট গ্লিচ সাবমিট তারপর আবার ঢুকতে হবে এখানেও সেম আগের মতো আবার ঢুকতে হবে টাইপ করতে হবে এখন টাইপ করতে হবে please fix stadium movement glitch please fix stadium movement glitch glitch এটা লেখা আবার সাবমিট করতে হবে এটা লেখার পর আবার তোমরা ঢুকবে লাস্টবার লিখবে please fix the stadium movement glitch he speaks the stadium movement glitch বাস এইটুকু লেখার পর তোমরা সিম্পলি সাবমিটে ক্লিক করবে তারপরে হয়ে যাবে আমার সাথে এরকম গ্লিচ অনেকবার হয়েছে তারপর আমি এটা এই টিডিএম মুভমেন্ট গ্লিচটা রিপোর্ট করার পর থেকে আর কখনো আমার সাথে এরকমটা হয়নি তোমরাও ট্রাই করে দেখতে পারো